নাকি বেইমানি করো বেইমানি আবার আমার কপাল লো বায়া নুন খায়া বেইমানি নাই কাম গো ধর্মে অরিজিনাল জিনিস হদিস পাবি কর্মে এত চর্বি জয় শৈলে না বাড়ি এমন জায়গায় দিমু কাউরে কই তারবি না ধর্মে তুই তো লই তারবি না জ্বালা হিনতে বিদায় লো আই ভালা লইস তুই যেমন তেমন খেলা বিসমিল্লা গো চালা মুখের জবান হইলো চলির দাদা এক বাপের রে ফুলা লয়া লইলো কইলো সবই শৈল এদি বিচার দিবি কার কাছে রে মন্ত্রী আয় আমগো কাছে আমাকে টক্কর দিব এমন কোন মারপুত আছে যা থাকলে লই আয় আজকে একলা রইছি কারায়া আয় আইসকা ভাতি যা তো টেকা দিমু বারাইয়া মাধবপুর তো কুতুবপুর চাই আসেন সবুজ গাছ লাগাই পরিবেশ বাঁচাই তামাক খা কথা শুনলে লাগে খারাপ তাহলে বাসায় গিয়া দুধ খা বয়সী পাগলের জম্পা আয় আয় বাচ্চা গুচ্চা লই পাল্লায় তুলছি বাংলা মারলে ভরপুরে এই আমার কলছি বৌদিত বয় আপনি বৌদিত বইয়া বৌদি কম লন কম বইয়া দম লইয়া একটু সিদ্ধিটাই না লন কারণ সব সিদ্ধির আসরে স্বাগতম নিমাই চলবো তিরিশ বাত্তি চলবো যত